একবার হাজার ওমরে ফারুক রাজি আল্লাহ তারহু রাস্তা দিয়ে যাচ্ছেন তো এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন তুমি এখন কি করছো তখন ওই ব্যক্তি বলছে যে আমি এখন কিছুই করি না আমি এখন বেকার আছি এ কথা শোনার পরে হাজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তারহু বলছেন মুমিন কখনো বেকার থাকতে পারে না কোনো না কোনো কাজের মধ্যে তুমি থাকো সুগলের মধ্যে থাকো হাজরত ওমর ফারুক রাজি আল্লাহ তারহু বলছেন যখন কেউ বলে যে আমি এখন কোনো কাজ নাই আমি এখন অবসরে আছি বলে তার ইজ্জত আমার চোখে আমার চোখে তার ইজ্জত নেমে যায় কারণ যখন সে একা থাকে তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে থাকে কোনো মুমিন কখনো অবসর থাকতে পারে না সে হয়তো আল্লাহর জিকির করবে ইবাদত বন্দিগি করবে তার কাজ সে করবে এবং মানুষের উপকার হয় এমন কোনো কাজ করবে আমার মা বোনরা যারা শুনছেন অনেক সময় দেখা যায় যে তারা বেকার বসে আছেন এখন কি করবেন এখন তারা একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলে এটা কত বড় জঘন্য কথা শয়তান আমাদেরকে দিয়ে গুণাগুলি করায় আমাদের সারাদিনের কষ্টের আমল কষ্টের ইবাদত যেন বরবাদ হয়ে যায় আল্লাহ পাক যেন সমস্ত ইবাদত ধ্বংস করে দেয় এই জন্য শয়তান কিন্তু আমাদের বিরুদ্ধে সবসময় লেগেই থাকে যেন আমরা মানুষের গিবত করি এবং আমাদের আমলগুলি যেন ধ্বংস হয়ে যায় এই ধরনের ব্যক্তি যারা গিবত করে সবসময় মানুষের দোষ তালাশ করে দেখবেন আপনি তার সাথে যখন বসবেন তার সাথে বসার পরে একদিন দুই দিন তিন দিন পরে আপনি নিজেও গিবোধ করা শুরু করবেন আপনি নিজেও মানুষের সমালোচনা করা শুরু করবেন তো এই যে যারা গিবোধ করে তাদের সাথে বসা এটাও কিন্তু যারা গিবোধ করছেন তারা যেভাবে গুণাগার হচ্ছেন যারা গিবোধ শুনতেছেন তারাও কিন্তু সমানভাবে গুণাগার হচ্ছেন এই জন্য আল্লাহ রুমি রহমতুল্লাহ আলাই বলছেন বধ সহবত থেকে এমনভাবে বাঁচো যেভাবে সাপ থেকে তোমরা বাঁচো বরং বধ বন্ধু একজন খারাপ বন্ধু সাপের চাইতে বেশি মারাত্মক কারণ ওই সাপ তো দংশন করে মানুষকে মেরে ফেলে কিন্তু ওই বধ সোহবতের কারণে মানুষের ইমানও নষ্ট হয়ে যায় আমলও নষ্ট হয়ে যায় সব বরবাদ হয়ে যায় এই জন্য যে সমস্ত সোহবতে যাওয়ার পরে আমরা গিবত শিখি পরনিন্দা শিখি পরচর্চা শিখি ওই সমস্ত সোহবত থেকেও আমাদেরকে বাঁচতে হবে আবার অনেক সময় কিন্তু মুখের মাধ্যমে গিবত হয় না ইশারার মাধ্যমেও গিবত হয় আমরা অনেক সময় ইশারা করি তাকে নিয়ে হাস দেখো ওই যে যাচ্ছে ওই যে এরকম ওই যে তোরকম এইরকম কথাবার্তা যেগুলি ইশারা ইঙ্গিতে বলা হয় ইশারা ইঙ্গিতেও কিন্তু গিবত করা হয় এবং ইশারা ইঙ্গিতেও গিবত করা যাবে না সেটাও মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমান হবে বেশি বেশি গিবত আমাদের হয় আমরা হাসাত করার কারণে গিবত করি হাসাত মানে আরেকজনের প্রতি হিংসা পোষণ করা এই হাসাদও কিন্তু অনেক বড় একটি গুণা নবী ইসলাম বলছেন যে যারা হাসাদ করে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না তো আমাদের কি করতে হবে এই হাসাদ থেকে এই গিবত থেকে আমরা কিভাবে বাঁচবো যখন আমরা দেখবো যে আল্লাহ সুবাহান তালা তাকে অনেক নিয়ামত দিয়েছেন তখন আমাদেরকে পজিটিভ চিন্তা করতে হবে এবং তার সম্পর্কে আমাদের বদ ধারণা আছে সেই ধারণার অপনোদন করতে হবে এবং আল্লাহর দরবারে চাইতে হবে ইয়ারব্বে বাড়ি তারা আপনি তাকে যেভাবে নিয়ামত দিয়েছেন আপনি আমাকে এরকম নিয়ামত দেন আল্লাহর দরবারে চাইতে হবে চাওয়ার মাধ্যমে কিন্তু আমরা পাবো আমরা হিংসা করে আরেকজনের দোষ মানুষের কাছে বলে কখনোই কিন্তু আমরা তাকে ছোট করতে পারবো না তার ইজ্জতও আমরা কমাতে পারবো না দুই নাম্বার আমরা যখন কারো ভালো দেখব ভালো দেখার পরে তার জন্য আমরা দোয়া করতে পারি যে আল্লাহ আপনি তাকে ইজ্জত দিয়েছেন তাকে আরও ইজ্জত বাড়িয়ে দেন এখন আপনারা বলবেন যে আমরা কি করে দোয়া করব এমনি তো তার প্রতি আমার হিংসা তো আপনি যখন জানেন যে তার প্রতি আপনার হিংসা তার জন্য এই জন্য দোয়া করতে হবে কারণ আপনার এটার চিকিৎসা করতে হবে আমরা জানি যে আমরা যখন অসুস্থ হই আমাদের হাতের মধ্যে যখন স্যালাইন পুশ করা হয় আমাদের কষ্ট হয় তারপরেও আমাদের স্যালাইন দিতে হয় কেন দিতে হয় কেন আমাদেরকে ইঞ্জেকশন দিতে হয় কারণ আমরা জানি ইঞ্জেকশন দেওয়ার কারণে আমি সুস্থ হব তো আপনি যখন বুঝতে পারলেন যে তার প্রতি আপনার হাসাদ হওয়ার কারণে হিংসা হওয়ার কারণে আপনি তার গিবত করছেন তো এই গিবত থেকে গুণা থেকে যদি নিজেকে বাঁচাতে হয় তাহলে অবশ্যই আপনার চিকিৎসা চিকিৎসা করাতে হবে এই চিকিৎসাটা কি তার জন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তুমি তার ইজ্জত বাড়িয়ে দাও যখন সে ইজ্জতশালী হবে তার সম্মান যখন আপনি দেখবেন যে তার সম্মান আরও দিনকে দিন বাড়তেছে তখন কিন্তু আপনার মনের মধ্যে তার প্রতি আর কোনো কষ্ট থাকবে না বরং আপনি তো তখন মনেই করবেন যে আল্লাহ আমার দোয়া কবুল করছে এবং আল্লাহ আমার ডাক শুনছে যার কারণে আল্লাহ সুবাহানতা তার ইজ্জত বাড়িয়ে দিচ্ছে আপনি তো তখন খুশি হবেন তখন তো তার ইজ্জত দেখার পরে আপনার আর কোনো কষ্টই থাকবে না আবার আপনি যখন তাকে হাদিয়া দিবেন ওই হাদিয়া দেওয়ার কারণে তার প্রতি যখন আপনার তার সাথে আপনার বন্ধুত্ব সৃষ্টি হবে এখন আপনার বন্ধু যদি উন্নতি করে আপনার বন্ধু বন্ধু যদি কামিয়াব হয় আপনার বন্ধু যদি ইজ্জতওয়ালা হয় তখন আপনিও কিন্তু বলতে পারবেন যে আমার দোয়ার বদলতে আল্লাহ সুবাহানতা তাকে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে এবং সে কতটা সম্মানিত হয়েছে আমি তার বন্ধু এইভাবে কিন্তু আমরা করতে পারি সুতরাং আমাদেরকে এই গিবত থেকে বাঁচতে হবে